আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকে আমরা পিকো ওয়ার্কারের যে টুইটার রিটুইট বা লাইকের কাজটা কিভাবে করতে হয় সেটি দেখব প্রথমে আমি আমার ব্রাউজারে চলে যাব এবং আমার অ্যাকাউন্টে লগ ইন করবো আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করা আছে আমি একটু আগে কাজ করলাম তো তারপরে আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিব যে টুইটারের কাজগুলো শুধু ওইগুলো আমরা বাছাই করে নেব নেওয়ার পর দেখেন এখানে অনেকটি কাজ রয়েছে যেমন এখানে এই কাজগুলো করতে হলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স লেভেলের ওয়ার্কার হতে হবে আমি এই কাজগুলো করতে পারবো কিন্তু অনেকেই করতে পারবে না তাই আমি কাজগুলো দেখাচ্ছি না তারপরে আমি এই কাজগুলো দেখাবো যে এই কাজগুলো একটি এখান থেকে যে কোনো একটি কাজ করে দেখাবো আমি এই চার্ট সেন্টের কাজটা করব এখানে আমি প্রথমে আমার অ্যাকাউন্টটিতে আমি কাজটিতে প্রবেশ করলাম করার পর দেখেন ওপেন দিস লিঙ্ক এই লিঙ্কে যাইতে বলছে আমি এই লিঙ্কে প্রবেশ করলাম হ্যাঁ, করার পর কি বলছে seventy comment with shoulder slant NFT NFT gain তো এইটার প্রেক্ষিতে একটি কমেন্ট করতে বলছে আমাদেরকে ইয়োর আর তিনি প্রুফ হিসাবে চেয়েছে ইয়োর রিজার নেম অন টুইটার আমি আমার প্রুফ হিসাবে আমার জিমেল ইমেল নেমটা টুইটার ইউজার নেমটা দিব আমি একটি কমেন্ট করে দিই আমি থেকে এনএফটি গেম এটা কপি করে আমি এনে একটা কমেন্ট করে দেবো আপনার ইচ্ছা মতো আপনি কমেন্ট করবেন সমস্যা নেই গেম মাই ফেভারিট আমার কাজ শেষ এখানে আমি একটি কমেন্ট করে দিয়েছি এখন আমি শুধু আমার কাজটি সাবমিট করে দিব দেখেন আমার কাজটিও সাবমিট হয়ে গেছে আশা করি আপনি বুঝতে পেরেছেন টুইটারের কাজগুলো আপনি এভাবেই করবেন অনেক সময় টুইটার অ্যাকাউন্টটি ফলো করতে বলবে বা আপনাকে লাইক দিতে বলবে আপনি লাইক দিবেন এবং বায়ার যা চাবে ঠিক ওইটা দিয়ে দিবেন একটু দেখে আশা করি বুঝতে পেরেছেন যে টুইটারের কাজগুলো কীভাবে করতে হয় ভালো থাকবেন সবাই